পাঁচু খুবই গরিব ছিল সে ময়লা কুড়িয়ে বিক্রি করত আর ওই ময়লা আবর্জনা বিক্রির টাকা দিয়েই সে তার আর তার স্ত্রী টুম্পার ভরণ পোষণ চালাত পাঁচু আর টুম্পার বিয়ের চার বছর হয়ে গিয়েছিল আর এবারে ওরা দুই থেকে তিন হতে যাচ্ছিল আরে গিন্নি এ তুমি কি করছো আমাকে দাও আমি কুয়ো থেকে জল ভরে আনছি আর কত কি করবে তুমি এমনিতেই তো রোদের মধ্যে সারাদিন ঘুরছো আর এখন এসবও করবে কি আমার জন্য তাতে কি হয়েছে আর এমনি তো বাচ্চা তো আমাদের দুজনের তাই না তাই ওর জন্য একটু বেশি পরিশ্রম করলে কি বা ক্ষতি হবে তুমি বলো হ্যাঁ ক্ষতি হবে কারণ আমি যে তোমার এই কষ্ট আর দেখতে পাচ্ছি না আমি বলি কি আমাদের এই বাচ্চাটা জন্ম নেওয়ার আগে আমরা কোথাও একটা চলে যাই না এখানে যে অনেকটাই অসুবিধে জল আনতে কত দূরে যেতে হয় আর এই ঝুপড়ির পাশে তো ঘন জঙ্গল সময় একটা ভয় থাকে যদি কোনো জন্তু জানোয়ার চলে আসে কথাটা তো তুমি ঠিকই বলেছ গিন্নি কিন্তু আমাদের অবস্থা তো তুমি জানো ওই আবর্জনা কুড়িয়ে বিক্রি করে আমাদের খাওয়াও তো ঠিক করে জোটে না তাই এই অবস্থায় আমরা কি করে একটা ভাড়ার ঘর নিতে পারি মানছি গিন্নি যে এই জায়গাটা খুব একটা ভালো নয় কিন্তু তাও আমাদের জন্যে এই জায়গাটা তো বিনা পয়সার জায়গা এই বলে পাঁচু ওর দিকে চলে গেল সে টুম্পাকে বুঝিয়ে দিলেও নিজেকেই বোঝাতে পারছিল না ঠিকই তো বলেছে গিন্নি এই জায়গাটা মানুষের থাকার উপযুক্ত নয় আর এই যে কোটা এটাতেও তো নামমাত্র জল বেঁচে আছে হে ভগবান না জানি কি কি স্বপ্ন দেখেছি আমি একদিন চাঁদেও আমাদের বাড়ি হবে কিন্তু এখন যে আমি পৃথিবীতেও একটা ভাড়ার ঘর নিতে পারছি না আর এখন আমার বাচ্চাও যে পৃথিবীতে আসতে চলেছে হে ভগবান তবে কি ওর ভাগ্যটাও আমার মতোই হবে এইসব ভেবে পাঁচুর চোখে জল চলে এলো আর সে কোর পাশে তার মাথায় হাত দিয়ে বসে পড়ল আসলে পাঁচুর ঝুপড়িটা যেখানে ছিল সেই জায়গাটি ছিল শহর থেকে অনেকটাই দূরে যেখানে সুযোগ সুবিধা বলতে কিছুই ছিল না এক কথায় বলতে গেলে পাঁচু আর টুম্পা দুজনেই খুব কষ্টে দিন কাটাচ্ছিল কিন্তু এখন যে প্রশ্ন ছিল ওদের হবু সন্তানের ভবিষ্যতের না এই করে তো হবে না কিন্তু আমি করবোটাই বা কি হে ভগবান এখন তুমি আমায় কোনো রাস্তা দেখো পাঁচু যখন গোড় ধারে বসে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করছিল ঠিক তখন সে কারুর আর্তনাদ শুনতে পেল পাঁচু ওই আওয়াজটির দিকে যেতে লাগলে সেখানে একটি বড় আবর্জনার স্তূপ দেখতে পেল যেটা শহর থেকে আসা একটি বড় গাড়ি কিছুক্ষণ আগে ফেলে গিয়েছিল আওয়াজটা তো মনে হয় এদিক থেকেই আসছিল কিন্তু এখানে যে শুধু অনেকগুলো আবর্জনা মনে হয় এটা আমার মনের ভুল তবে আমি এখন বাড়ি ফিরে যাই না যেও না আমায় সাহায্য করো আমি এখানেই আছি দেখো এদিকে দেখো এই কাছের বোতলে আমি বন্দি আছি এই শুনে পাঁচু ফিরে দেখল সত্যি সেখানে একটি কাচের বোতল পড়ে রয়েছে পাঁচু যখন ওই কাচের বোতলটি হাতে নিয়ে দেখল তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না এসব কি আমি কোনো স্বপ্ন দেখছি না তো আরে তুমি যে দেখতে পরীর মতন হ্যাঁ আমি একজন পরী তুমি স্বপ্ন দেখছো না সবটাই সত্যি আমায় একটা দুষ্ট জাদুকর এই কাচের বোতলে বন্দি করে রেখেছে এই বোতলের ভেতরে আমার জাদু কাজ করে না তোমায় দেখে ভালো মানুষ বলেই মনে হয় তুমি আমায় সাহায্য করো আমায় মুক্ত করে দাও কিন্তু আমি তোমাকে এই বোতল থেকে বাইরে কি করে বার করব আমি কি এটাকে ভেঙে ফেলবো বলো না না এরকম করো না তুমি এই বোতলটা ভেঙে ফেললে যে আমি মারা যাব আমায় এই বোতল থেকে মুক্ত করতে গেলে তোমাকে ওই জাদুকরের জাদুটাকে নষ্ট করতে হবে কিন্তু এটা আমি কি করে করব খুব সোজা তুমি আগে এই বোতলটা তোমার হাতে নাও আর তারপর জোরে খসো আর এরপর ঢাকনাটা খুলে দিলেই আমি নিজে থেকেই বাইরে চলে আসতে পারবো কি ব্যাস এইটুকু দাঁড়াও এটা আমি এক্ষুনি করে দিচ্ছি পাঁচু ঠিক তেমনটাই করলো যেমনটা ওই বড়ি ওকে বলেছিল প্রথমে পাঁচু বোতলটি হাতে নিয়ে ঘষল আর তারপর ওর ঢাকনাটা খুলে দিল আর তারপরেই পরিটি বোতল থেকে বাইরে চলে এলো তোমায় অনেক অনেক ধন্যবাদ তুমি সত্যি আমার অনেক বড় উপকার করলে না না এই কাজটা তো খুব সহজ ছিল এটা তো যে কেউ করতে পারতো না সবাই করতে পারতো না ওই দুষ্ট জাদুকরের জাদু একমাত্র সেই মানুষটাই ভাঙতে পারত যার মন জলের মতো স্বচ্ছ আর যে তার পরিবারকে খুব ভালোবাসে তুমি আমাকে ওই বোতল থেকে মুক্ত করে এটা প্রমাণ করে দিয়েছ যে তুমি একজন ভালো মনের মানুষ আর তার জন্য তোমাকে আমার থেকে পুরস্কার নিতেই হবে বলো তোমার কি চাই যা কিছু মানে তুমি আমার যে কোনো ইচ্ছে পূরণ করতে পারো যে কোনো ইচ্ছে হ্যাঁ একবার বলি তো দেখো তবে ঠিক আছে আমি চাই যে আমি আমার বউ আর বাচ্চাকে নিয়ে একটা রাজপ্রাসাদে থাকবো যেখানে আমাদের কোনো কিছুর অভাব থাকবে না আমি চিন্তা করা মাত্রই সব কাজ হয়ে যাবে আমি যা চাইব সেটাই যেন চট করে আমার সামনে চলে আসে আর হ্যাঁ আরেকটা কথা আমার এই রাজপ্রাসাদটা এই পৃথিবীতে নয় ওই দূরে চাঁদে হবে পাঁচু না থেমে বলেই যাচ্ছিল আর পরেও কে শুনে যাচ্ছিল কি বললি চাঁদে চাঁদে থাকতে চাও ভেবে দেখো আর একবার সত্যি কি থাকতে চাও এতে ভাবার কি আছে কিন্তু তুমি আমার কথা পুরোটা শুনলে তো আমি চাই যে যাতে কি আমাকে যেন আর কোনো কাজ না করতে হয় না কোনো পয়সা কড়ির অভাব থাকে আর না আমার গিন্নিকে কোনোদিনও ঘরের কোনো কাজ করতে হয় আর আমার বাচ্চা ও যেন চাঁদে গিয়ে রাজকুমারের মতো থাকতে পারে আমার মতো ভিকারির দোষা যেন না হয় ঠিক আছে যদি তুমি এটাই চাও তাহলে তাই হোক এই বলে ওই পরীটি তার চাদুর ছড়িটি ঘোরাতেই পাঁচু আর তার পরিবার চাঁদে চলে এলো এটা কি করে হলো হে ভগবান আমরা কোথায় চলে এলাম ভগবানকে অশেষ ধন্যবাদ যে তুমি এখানেই আছো তুমি তো জল আনতে গিয়েছিলে না তাহলে জলের কলসিটা কোথায় সেটাকে কোথায় ফেলে এলে আরে গিন্নি এখন ভুলে যাও ওই মাটির কলসির কথা আশপাশটা একটু চেয়ে দেখো তো জায়গাটা একটু আলাদা মনে হচ্ছে না হ্যাঁ লাগছে তো আরে এত তাড়াতাড়ি রাত কিভাবে হলো আর এই মাটি এটা এত চকচক করছে কেন শোনো না গো আমার তো খুব ভয় করছে জানো তো আমি না ভগবানের কাছে প্রার্থনা করছিলাম আর যেই চোখ খুললাম অমনি দেখি তুমি আর আমি এখানে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছি তুমি বলো না এটা কোন জায়গা আর এই রাজপ্রাসাদটা কার পাঁচু টুম্পাকে সমস্ত কথা খুলে বলল আর তারপর ওরা চাঁদের ওই রাজপ্রাসাদের দিকে যেতে লাগলো যেটা ওদের ঠিক সামনেই ছিল ওই রাজপ্রাসাদে ওরা ছাড়া আর কেউ না থাকলেও ওদের সমস্ত প্রয়োজনীয় জিনিস সেখানে রাখা ছিল গিন্নি এখন থেকে আমাদের দুঃখের দিন শেষ হলো এখন থেকে আমাদের সারা জীবন আরাম আর আয়সে কাটবে আর আমাদের ছেলেও রাজকুমারের মতো এখানেই বড় হবে এখন থেকে আমাদের আর কোনো কাজ করার দরকার নেই কিন্তু এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই গো আমরা এখানে একা একা কি করে থাকবো ওহো তোমাদের এই মেয়েদেরও বোঝা না খুবই মুশকিল এবার বলো মেম সাহেব চাঁদে থেকেও খুশি নয় সেটা কথা নয় তবে তুমি তোমার বাচ্চাটার ব্যাপারে তো একবার কিছু ভাবো ও কি সারা জীবন শুধু আমাদের দুজনকে দেখেই বড় হবে এই চাঁদে যে আমরা ছাড়া আর কেউ কোনোদিনও থাকতে আসবে না তাই আমরা কতদিনই বা এইভাবে আয়সারামে দিন কাটাবো হ্যাঁ আমি বিশ্রাম চেয়েছিলাম তাই বলে একাকিত্ব নয় কিন্তু ওখানের পৃথিবীতে যে কত কষ্ট তা তুমি জানো না আমি সব জানি কিন্তু এও জানি যে তুমি পরিশ্রমের দ্বারা একদিন আমাদের সব কষ্টের অবসান ঘটাতে পারবে আর আমাদের বাচ্চাও খুব সুখে থাকবে পৃথিবীতে কিন্তু গিন্নি এখন যে আমরা চাইলেও এই চাঁদ আর রাজপ্রাসাদকে ছেড়ে আমরা পৃথিবীতে ফিরে যেতে পারবো না ওই পরীর কাছে আমি শুধুমাত্র আমার একটা ইচ্ছেই চাইতে পারতাম আর যেটা আমি চেয়ে ফেলেছি আর এখন ওই পরী কোথায় তা যে আমি জানি না এই বলে পাচু উদাস হয়ে গেল ঠিক তখনই সেখানে একটি আলোর রোশনাই দেখা গেল আর সেখান থেকে ওই পুরীটি বাইরে বেরিয়ে এলো যার শক্তির সাহায্যে তারা চাঁদে এসেছে ঘাবড়িও না পাচু আমি আগে থেকেই জানতাম যে তোমার এই চাঁদের জীবন ভালো লাগবে না কিন্তু তোমার ইচ্ছেটা তো আমায় পূরণ করতেই হতো টুম্পা ঠিকই বলেছে তুমি আর তোমার পরিবার পৃথিবীতেই সুখে থাকবে তাহলে বলো এবার তুমি কি চাও চাঁদের এই রাজপ্রাসাদ নাকি পৃথিবীতে থাকা তোমার সেই ভাঙাচোরা ঝুপড়ি এই শুনে পাজু আর টুম্পা একে অপরের দিকে তাকালো আর পৃথিবীর দিকে ইশারা করলো আর এমনটা করতেই ওই পরিটি তার জাদুর ছড়ি ঘোরালো তারপর পাজু আর টুম্পা আবার পৃথিবীতে ফিরে এলো কিন্তু এইবার অনেক কিছুই বদলে গিয়েছিল পাঁচুর ভাঙাচোরা ঝুপড়ির বদলে ছিল একটি ছোট্ট পাকা বাড়ি আর পাশে একটি জমি ছিল যা ছিল সবুজ ফসলে ভরা আর তার সাথে একটি জলে ভরা কুয়ো ছিল যেটি পাচর ঘরের একদম কাছেই ছিল এই সমস্ত কিছু যে ওই পরি করেছে তা পাঁচু টুম্পা ভালো করেই বুঝতে পেরেছিল আর তারা তাদের স্বপ্নের ঘর বাড়ি পেয়ে খুব খুশি ছিল